তাহলে আমি ক্লাস রেকর্ডিং শুরু করে দিলাম আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডিন মার্কেটিং লিঙ্কডিন মার্কেটিংয়ের আমাদের দুইটা ক্লাস হবে দুইটা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রফেশনালি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব লিঙ্কডিন অ্যাকাউন্টকে কিভাবে আমরা সেট আপ করব এর বিষয়ে হ্যাঁ, এতক্ষণে হ্যাঁ বলেন সমস্যা নাই বলছি আপনি যে ইউটিউবে একটা ভিডিও ইয়ে করছিলেন লিংকডইন মার্কেটিং এর ব্যাপারে হ্যাঁ ওটা যে আমাদের কোনো দরকার আছে আপনাদের দরকার আছে বলতে ওইটা অন্য গ্রুপের ক্লাস তো আপনাদের গ্রুপের ক্লাস হচ্ছে আচ্ছা। আপনাদের ওকে আচ্ছা, আচ্ছা। তো লিংকডইন আমি স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটু সময় ওয়াইট করেন আমি আগে ভূমিকাটা শেষ করে দেই লিংকডইন অ্যাকাউন্ট কি তার একটা পরিচয় করে দেই ওকে একটা মিনিট আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন আমি একটু বিষয়টা দেখাই দিই হ্যাঁ ওকে যখন বলবো আপনি স্ক্রিন শেয়ার করবেন দেখেন লিঙ্কডিন অ্যাকাউন্ট হচ্ছে আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট চালাই না ওইভাবে একটা ফেসবুকের মতো একটা সাইট তবে ফেসবুকের মতো একটা সাইট হইল এটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট একটা ডিভাইস থেকে আপনি একটাই অ্যাকাউন্ট করতে পারবেন যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিন্তু যাদের ল্যাপটপ বা পিসি নাই আপনারা কি করবেন মোবাইল দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে লিঙ্কডিন নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেভাবে ফেসবুকের জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হয় না ওইভাবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওকে আমি একটু লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের দেখাই লিঙ্কডিন আসলে কি লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যেখানে আপনি পৃথিবীর প্রফেশনালি মানুষ যেগুলো আছে যে সমস্ত মানুষ বিভিন্ন কোম্পানির ম্যানেজার আছে সিও আছে ম্যানেজিং ডিরেক্টর আছে সেলস মার্কেটিং মার্কেটার আছে অর্থাৎ ওই ধরনের বড় বড় মানুষ যারা আছে বিভিন্ন কোম্পানির ওনার এসে বিভিন্ন কোম্পানির বড় বড় পোস্টে আসে ওই সমস্ত মানুষগুলোর অ্যাকাউন্ট হচ্ছে লিঙ্কডিনে লিঙ্কডিনে আপনি যে কারো অ্যাকাউন্ট যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে কিন্তু সেরকম প্রফেশনালি মানুষ ছাড়া কেউ লিঙ্কডিনে অ্যাকাউন্ট ওপেন করে না আমরা যারা ফ্রিডান্সিং করব আমাদের জন্য লিঙ্কডিন অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য লিঙ্কডিন অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে এই যে দেখেন একটা অ্যাকাউন্ট আসছে সেটাকে বলা হয় লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি এখন লিঙ্কডিন অ্যাকাউন্টের লিঙ্কডিন অ্যাকাউন্টের আপনার আমি প্রোফাইলটা দেখাচ্ছি আমার প্রোফাইলটা এটা হচ্ছে আমার প্রোফাইল আবদুল্লা ভাই একটু দেখেন তো গ্রুপে কে জানি মেসেজ দিছে তিনি জয়েন হতে পারতেছেন না ঠিক আছে তো এই যে দেখেন এগুলো এটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট এই লিঙ্কডিন অ্যাকাউন্টে আপনি ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন ফেসবুকের মধ্য মতো আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন ফেসবুকের মতো আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন ফেসবুকের মতো আপনি মেসেজিং চ্যাটিং মেসেঞ্জারের মতো ফেসবুক মেসেঞ্জারের মতো আপনি এখানে চ্যাটিং করতে পারবেন আপনি অফার করতে পারবেন আপনি আপনি বিভিন্ন কিছু করতে পারবেন এখান থেকে হ্যাঁ আপনি অর্থাৎ ফেসবুকে যা যা করা যায় এখানে প্রায় তাই করা যায় কিন্তু এখানে আপনার ফেসবুকের মতো যেভাবেই হোক সেভাবে হাবিজ যাবিভাবে আপনার পোস্ট করা যায় না ফেসবুকের মতো এখানে <clears throat> আপনার যে যেভাবে ইচ্ছা সেভাবে কিছু করা যায় না কারণ এখানে কিছু রুল অফ রেগুলেশন আছে আপনি সম্পূর্ণ কাজ প্রফেশনালি করতে হইব যদি আপনি প্রফেশনালির বাইরে গিয়ে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে সো দ্যাট সো দ্যাট আপনাকে ইন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করার সময় আপনাকে অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে প্রথম নম্বর হচ্ছে আপনি কি করতে হবে এই তো উনি আমার স্টুডেন্ট এই যে ইন প্রোফাইলের জন্য পোস্ট করছি আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে আপনার ভোটার আইডি কার্ড যদি আপনার ব্যক্তিগত ভোটার আইডি কার্ড থাকে না তাহলে আপনার বাবা মা অথবা এমন পরিচিত কারো ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখা আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যেখানে যদি কোনো কারণ লিঙ্কডিনের অ্যাকাউন্টটা ভেরিফাই চায় আপনাকে যখন ভেরিফাইয়ের কথা বলবে তখন আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা ওই ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনি ভেরিফাই করতে হবে আমার অলরেডি পুরাতন একটা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে কিছু স্ক্যামিং করার কারণে এই জন্য আমার এটা নতুন অ্যাকাউন্ট ঠিক আছে আপনি আরেকটা কাজ করতে পারবেন যে ডিজি আপনি এই লিঙ্কডিন অ্যাকাউন্ট হচ্ছে বায়ারের কোনি এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে সেই বায়ারগুলো এখান থেকে খুঁজে বাইর করতে পারবেন আপনি সেখান থেকে বায়ারদের সাথে নক করে এখান থেকে কাজ করতে পারবেন আপনার ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার হইতে হলে লিঙ্কডিনকে আপনি ভালোভাবে যত ভালোভাবে চালাইতে পারবেন লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে যত সুন্দর করে সাজাইতে পারবেন আপনি লিঙ্কডিনে যত অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার জন্য সাকসেস হওয়াটা তত সহজ হয়ে আসবে সো দ্যাট আপনাকে কি করতে হবে একটা লিঙ্কডিন অ্যাকাউন্টের জন্য প্রথমে একটা প্রফেশনাল ছবি লাগবে এরকম একটা ছবি যে ছবিটা দেখতে একদম প্রফেশনালি লাগে দুই নম্বর হচ্ছে আপনি একটা থামলাইন রেডি করবেন এগুলো কি কীভাবে কি করবেন সবগুলো আমি আপনাদের ইনশাল্লাহ দুইটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো একটা ক্লাসে পসিবল হয় না দুইটা ক্লাসের মধ্যে আমি সবগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি এখানে কানেক্টর বাড়াইবেন কানেক্টর মানে হচ্ছে ফেসবুকে বলে ফ্রেন্ডস আর লিঙ্কডিনে বলে কানেক্টর কিভাবে আপনি কানেক্টর বাড়াইবেন কিভাবে আপনি পোস্ট করবেন কিভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন কিভাবে একটা পোস্ট সুন্দর করে মানে প্রফেশনাল একটা পোস্ট করবেন সবগুলো ইনশাল্লাহ আমি দুইটা ক্লাসের মধ্যে আপনাদের দেখিয়ে দেব কিন্তু আপনারা এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং লিঙ্কডিনে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে লিঙ্কডিনে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হবে ফেসবুকের চাইতেও লিঙ্কডিনে এখন সময় বেশি ব্যয় করবেন আপনি লিঙ্কডিনে যত বেশি সময় ব্যয় করবেন তত আপনার প্রোফাইলটা বাড়ি হবে এবং আপনার প্রোফাইল যত বাড়ি হবে তত আপনার জন্য বেটার হবে ঠিক আছে সো এখন আমরা মূল ক্লাসে চলে যাই কে জানি স্ক্রিন হ্যাঁ আবির ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমি স্ক্রিন অফ করে দিচ্ছি এখন আমাদের সাথে আবির ভাই স্ক্রিন শেয়ার করবেন আবির ভাই নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে যেহেতু আমার পিসিতে অলরেডি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার জন্য রিক্স হয়ে যায় এই জন্য আবির ভাইয়ের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখান থেকে আপনারা সবাই দেখবেন খেয়াল রাখবেন এবং ভিডিও রেকর্ড হচ্ছে পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে দেখে আবার নতুন করে কাজ করবেন মনে রাখবেন এখানে সেট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ বিষয় লিঙ্কডিন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সেন্সিটিভ বিষয় ও আবির ভাইয়ের তো লিঙ্কডিন অ্যাকাউন্ট আছেই ভাই তাইলে তো হবে না আবির এই পপ আপটা হাইড করে দেন স্যার আমি তো ভুলে দুইটা অ্যাকাউন্ট করে ফেলেছি এখন কি করব একটা অ্যাকাউন্টকে আপনি আর অ্যাক্টিভ দেখাইবেন না একটা অ্যাকাউন্টে সব সময় অ্যাক্টিভ থাকবেন তো এখন আবির ভাইয়ের তো অ্যাকাউন্ট আছে ভাই তাইলে তো আর আপনি আপনার প্রোফাইল দিয়ে লাভ নেই কারণ আমার সেই রকম মানুষ দরকার যার এখানে 43 জন আছে 43 জনের ভিতরে অ্যাকাউন্ট নাই কার মানে লিঙ্কডিন অ্যাকাউন্টটা নাইকার এন্ড সে পিসিতে আছে এরকম কেউ এটা কি আসমা খানম আচ্ছা ক্যামেরা অফ করেন কি সবারই আছে তাইলে মুসিবত স্যার এখানে মনে হচ্ছে সবার নাই কিন্তু আমারটা মোবাইল হ্যাঁ। কিন্তু আমারটা হলো মোবাইল স্যার আমার নাই স্যার তাইলে আপনি কি কম্পিউটার থেকে জয়েন হইছেন জি স্যার কম্পিউটার থেকে তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন আমি বারে বারে মেসেজ দিয়ে বলছি আপনারা যারা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে জয়েন হবেন আপনারা স্ক্রিন শেয়ারটা জেনে রাখবেন তারপরে স্ক্রিন শেয়ার করতে হবে কারণ আপনাকে আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই সেই অ্যাকাউন্টটা যত স্ট্রং এবং প্রফেশনালি হবে কল্পনা করেন তাড়াতাড়ি নম্বর নাম্বার লাইক আপনি লিখতে পারেন কি হবে আপনি রেসিপি বলতে পারতাম না কি আসমা খান আপনি কি পারবে নে আপনার সরি দূর আমার আসমা খানু আপনি কি পারবেন স্ক্রিন শেয়ার করতে স্যার করি নাই তো কখনো আমি আপনাদের ভিডিও দিলাম সেই ভিডিও দেখছেন না কিভাবে স্ক্রিন শেয়ার করেন আচ্ছা আপনি দেখেন আপনার আপনার এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তীর চিহ্নতে ক্লিক করেন হ্যাঁ, একদম উপরে দেখেন আসছে ইওর এন্টার স্ক্রিন হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন করছেন হ্যাঁ এখন একটা বক্স আসছে কালো বক্স একটা কালো বক্স আসছে না তো ইওর এন্টার স্ক্রিন দিছিলেন শেয়ার হ্যাঁ, স্ক্রিন আসছে আরে আপনি তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এয়ার এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করার পরে আসবে একটা কালো বক্স পাইছেন না আসে না আপনি আবার ক্লিক করেন তীর চিহ্নতে ক্লিক করেন ক্লিক করার পরে কি কি আসছে আপনি আমাকে বলেন এই তো শেয়ার হয়ে গেছে আয়শা আক্তার কে জানি শেয়ার করছেন হ্যাঁ ওকে কে আপনি আসমা আকানমে শেয়ার করছেন না আয়সা আক্তার আয়সা আক্তার তো দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে আপনি যিনি শেয়ার করছেন সমস্যা নয় আপনি একটা নতুন ট্যাব নেন একটা প্লাস চিহ্নতে নিয়ে একটা ট্যাব ওপেন করেন হুম এখানে লিঙ্কডিন ডট কম বইলা সার্চ করেন ব্রাউজারটাকে একটু বড় করে নেন সবাই দেখেন একটু আচ্ছা সমস্যা নয় কষ্ট করে দেখে নেন উনি কাজটা একটু ফাস্ট করে হ্যাঁ ঠিক আছে thank you LinkedIn dot com okay তারপরে এখানে আসছে কি এখানে পড়ে দেখেন ইমেল দেন আচ্ছা এখানে আপনি একটা বিষয় আগে কাজ করেন একটা কাজ দেখান আপনার এই যে দেখেন আর ডান পাশে আসছে কি আপনার কন্টিনিউ আয়সা এইটাতে আগে আপনি ক্লিক করেন হ্যাঁ এইটাতে ক্লিক করেন এখানে কন্টিনিউতে এটা হ্যাঁ, এটা আগে আগে আপনার ইমেলটাকে ভেরিফাই করেন এই যে আসছে তাইলে ইমেল চলে আসছে এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দেন হ্যাঁ পাসওয়ার্ডটা কি আপনি আপনি কি দেখে দিছেন মানে অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা কি আপনি মনে রাখবেন এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা যেন কেউ কুইজে না পায় এরকম ঠিক আছে ওকে ওকে আপনি যদি এই পাসওয়ার্ড দেন ওকে ঠিক আছে সমস্যা নাই তারপরে দেখেন এখানে জয়েন্ট না জয়েন্ট উইথ একটা শব্দ আছে নিচে ওই যে সবুজ করে দেওয়া আপনি এখান থেকে কারসর সরান আপনি কি আমি যে এখানে পাসওয়ার্ডটা দেব এটা তো সবাই দেখতেছে হ্যাঁ এই পাসওয়ার্ডটা আপনি হাইডে দেন সমস্যা নাই এই তো হয়ে গেছে তারপরে কিন্তু এটা তো এটা তো দেব না তাইলে এটা কাইটা আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দেন আমি এটা মার্ক করে রাখছি এমন ভাবে দিচ্ছি সবাই দেখবে না এটা পাসওয়ার্ড লেখা শেষ হইলে এগ্রি অ্যান্ড জয়েনে দিয়েন পাসওয়ার্ড আগে আগে সেভ করেন এই যে সেভ অপশনে সেভ করেন ওকে সবাই দেখেন উনি কি করতেছেন নেক্সট হ্যাঁ। তাহলে এখানে কি দিছেন বাংলাদেশ দিছেন অর্থাৎ আপনি কোথা থেকে কাজ করতেছেন তারপরে কি দিছে এটা আমি করতে পারতেছি না এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হ্যাঁ আপনি কি স্টুডেন্ট নাকি আপনার কোনো জব আছে না আপনি স্টুডেন্ট দিবেন না আরে এখানে দিবেন I am not a student এটা দেন ব্যাগে কি আপনি তো এখন স্টুডেন্ট না আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা দিবেন ডিজিটাল মার্কেটার বুঝছেন আপনারা স্টুডেন্ট দিবেন না আপনারা দিবেন ডিজিটাল মার্কেটার স্যার আমি ব্যাকে কিভাবে আসব আপনি I am not a student এটাতে ক্লিক করেন তাইলে এই যে এখন ওই জায়গাতে আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার এই যে digital marketing digital marketer okay digital তারপরে দেন সিলেক্ট ওয়ান দেন স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে যে কোনো সাউন্ড সিস্টেম থেকে সাউন্ড হচ্ছে ওনার ওই যে যিনি স্ক্রিন শেয়ার করছেন ওনার সাউন্ড মানে ল্যাপটপের মাইক্রোফোনের সমস্যা কিছু সময়ের জন্য অসুবিধা হচ্ছে কষ্ট কইরা ধৈর্য স্যার আপনারও হচ্ছে হ্যাঁ সবার জন্যই হচ্ছে এটা ওনার ল্যাপটপের সাউন্ডের সমস্যা হচ্ছে ফুল টাইম এখানে ফুল টাইম দেন ফুল টাইম হুম তারপরে এটা কি আসছে কোম্পানি নেম দেন digital IT card sir digital কি বললেন digital IT park digital IT park পাঁচটা মিনিট সবাই একটু কষ্ট করেন ওনার ল্যাপটপের সাউন্ডের সমস্যা আমি আচ্ছা, উনাকে আমার মনে হয় উনি স্ক্রিন শেয়ার করেছেন উনি কম্পিউটার ক্লাস ফোন থেকে জয়েন আছে হ্যাঁ হতে পারে কন্টিনিউতে হ্যাঁ, দেন আচ্ছা, আচ্ছা। ঐশী আক্তার আপনি কি কম্পিউটার আর ল্যাপটপ একসাথে জয়েন হয়েছেন আমি কম্পিউটার থেকে কাজ করতেছি কিন্তু আমার তো ইয়ারফোন নাই আমি ফোন থেকে কথা বলতেছি তাহলে আপনি কম্পিউটারটা মিউট করেন আপনি আপনার পিসি রাখেন কম্পিউটারটা মিউট করে রাখেন আচ্ছা ওকে আপনি তারপরে আসেন আপনিও আপনার আপনার টেবে যান আপনার টেবে যান হ্যাঁ, আচ্ছা এখানে আছে কি are you looking for a job yes I am looking a job এটা দেয়া আছে next what kind of job digital marketing manager এখানে ডিজিটাল মার্কেটিং দেন এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে এইটা সিলেক্ট করে দিয়ে দেন সরাসরি তারপরে আরেকটা দেন পাঁচটা দিতে পারবেন এখানে আরেকটা দেন পাঁচটা দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে দেখেন আসছে এখানে আসবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ওই যে দুই নাম্বারটা হ্যাঁ এভাবে পাঁচটা দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিচ্ছেন digital marketing manager digital marketing sir বলেন না আচ্ছা ডিজিটাল মার্কেটিং এখানে ডিজিটাল মার্কেটিং কি আসছে আমার আসলে দেখা যাচ্ছে না আপু আপনার ট্যাবটা ওই উপর থেকে বড় করে দেন একবারে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হ্যাঁ এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ তারপরে দেন ডিজিটাল মার্কেটিং স্যার এখানে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেয়া যায় না হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিজিটাল ম্যানেজার ডিজিটাল ম্যানেজার দিয়ে দেন ডিজিটাল ম্যানেজার এখানে আছেন একটা দেখবেন ডিজিটাল ম্যানেজার এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা দেন হ্যাঁ আরেকটা দিয়ে দেন ইউটিউব মার্কেটিং দিয়ে দেন এখন ইউটিউব কি আসছে দেখেন ইউটিউব শুধু ইউটিউব মার্কেটিং নাই নাই থাকলে এখানে সিরিয়ালে আসতো এখানে যদি আপনার সাজেস্ট না করে তাহলে আপনি দিতে পারবেন না যেটাই দেন আপনাকে সাজেস্ট করতে হইব আচ্ছা ইউটিউব লেখার পরে কি আসে দেখি ইউটিউব দেন আচ্ছা বাদ দেন গুগল দিয়ে দেন গুগল গুগল ফেসবুক মার্কেটিং দিতে পারেন তাহলে গুগলে আসছে না তাইলে ফেসবুক মার্কেটিং দেন তো এখানে আপনাকে সাজেস্ট করতে হবে যাই হোক দেন না কেন সাজেস্ট করতে হইব ফেসবুকে আসেনি সোশ্যাল মিডিয়া দেন তো এই যে সোশ্যাল মিডিয়া আসছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাঁ এটা দেন স্যার এখানে শুধু ডেজিগনেশন আসবে হ্যাঁ ফেসবুক লেখলে আসে ঠিক আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলে হয় কি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন যা আছে সব চলে আসে ওকে জব লোকেশন দেন রিমোট সিম দেন সিম এসিএম e দেন এসিএম e দেওয়া শেষ এখন আর পাঁচটা হয়ে গেছে আমাদের জব লোকেশন দেন রিমোট রিমোট আসছে না আচ্ছা তাইলে ইউনাইটেড স্টেট দিয়ে দেন ইউনাইটেড স্টেট ইউএসএ এই যে ইউনাইটেড স্টেট আরেকটা দেন এখানে পাঁচটা দিতে পারবেন ইউনাইটেড কিংডম দেন এই যে দুই নম্বর ইউনাইটেড কিংডম তিন নাম্বার দেন কানাডা কানাডা অস্ট্রেলিয়া হ্যাঁ, কানাডা এই যেখান থেকে হ্যাঁ তিন নম্বর দেন অস্ট্রেলিয়া এ ইউএস এই যে অস্ট্রেলিয়া এক নম্বর অস্ট্রেলিয়া আছে চার নাম্বার দেন ফ্রান্স এগুলা তো আমাদের আগে করাইছেন যাদের করাইছি তো শেষ এখানে নতুন বেচের আপনাদের পুরাতন বেচে কে গ্রুপ দিছে হ্যাঁ I am not a robot এটাতে ঠিক মার্ক দেন next ওকে দুইটা ওয়ান আছে এই দুইটা আপনারা সবাই খেয়াল রাখেন একটা এখানে দাঁড়ান একটু এই যে এই জায়গাতে দুইটা ওয়ান আছে এই দুইটা যদি অফ থাকে আপনারা সবাই অন করিয়া দিবেন আর অন করা দেয়া থাকলে আর কিছু করণ লাগবে না ঠিক আছে তাহলে নেক্সট দেন ওকে এটা অন আছে এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন শেয়ার উইথ রিক্রুটার্স আমি দেখতেছি না হ্যাঁ নেক্সট দেন ওকে তারপরে নেক্সট ওকে এখান থেকে একটা জিনিস সবাই ফলো রাখেন আপনারা লিঙ্কডিনের কানেক্টর মানে হচ্ছে ফ্রেন্ড আপনারা যখন ফ্রেন্ড বানাইবেন তখন অবশ্যই বাংলাদেশি চেষ্টা করবেন বাংলাদেশি ফ্রেন্ড যেন না বানান আপনারা সবাই চেষ্টা করবেন বিদেশি ফ্রেন্ড বানানোর জন্য বিভিন্ন কোম্পানির CEO managing director sales manager area manager product manager এই সমস্ত মানুষকে এই যে কামরুজ্জামান একজন আছে দেখতে পাচ্ছেন ওনাকে একটা কানেক্টর দেন উনি আমার পেইড স্টুডেন্ট এই যে এই যে কামরুন নাহার কামরুন নাহার নদী দেখতে পাচ্ছেন ওনাকে দিয়ে দেন কানেক্টর করে ফেলেন কামরুন নাহার নদী ওই যে মুখে মাস্ক পরে হ্যাঁ হ্যাঁ এখান থেকে দুইটা তিনটা দিয়ে দিলেই হয়ে যাবে আর একটা আপনি আপনার দেখা পছন্দ মতো একজনকে দিয়ে দেন কানেক্ট মানে কানেক্ট দেওয়া মানে হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট দেওয়া অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে দেয় না ফেসবুকে ওইভাবে কানেক্ট রিকোয়েস্ট দেয়া কাকে দিবেন এটা আপনি পছন্দ করেন সমস্যা নাই এনার এখানে সবাই হচ্ছে বাংলাদেশি এখান থেকে মাত্র প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে দেখায় এই জন্য মাত্র দুইজন মানুষকে দিবেন আপনি পছন্দ করে দুইজন মানুষকে দিবেন এখানে আমি একজনকে সাজেস্ট করে দিছি আর আপনি আপনার একজন দিয়ে দেন কাকে দিবেন সেটা আপনি চুজ করেন আমি ছোট্ট একটা প্রশ্ন করি এই জায়গাটায় হ্যাঁ করেন এইখানে বিদেশিদের প্রোফাইলও তো আসতে পারতো বাট শুধু বাংলাদেশ পিপলদের প্রোফাইলগুলো বেশি হ্যাঁ, কেন আগে ছিল আগে প্রথম আমরা যখন অ্যাকাউন্ট করছি ওই সময় বিদেশিদের প্রোফাইল আসে কিন্তু এখন ওই দিকে আর বিদেশি আমাদের যেহেতু বাংলাদেশি প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের লোকেশনটা অটোমেটিকলি আসে আগে কিন্তু লোকেশনটা অটোমেটিকলি আসতো না লোকেশনটা আমরা সেট করে দিতাম আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন লোকেশনটা অটোমেটিকলি চলে আসে এই জন্য আপনার প্রথম দিকে যে ফ্রেন্ডগুলো সাজেস্ট করে ওই ফ্রেন্ডগুলো আমাদের লোকালি ফ্রেন্ডগুলোকেই সাজেস্ট করে ঠিক আছে মানে আমি জানতাম স্যার যে আসলে আমার আইপি বা আমার লোকেশন ট্র্যাক করে আমার আশপাশের যে মানুষটা আছে বা আমার দেশের যে মানুষগুলো আছে তাদেরকেই তাদেরকেই সাজেস্ট করে হ্যাঁ তাদেরকেই সাজেস্ট করে জি জি আচ্ছা রুবেল ভাই এখানে আপনাকে একটা বলি আমি ভিডিওর জন্য ওয়েট করতেছি পুরাতন আচ্ছা, আচ্ছা আজকে দিয়ে দেব হ্যাঁ পুরাতন ব্যাচের ক্লাসগুলো শুরু আপনাদের আজ গত এক সপ্তাহ বন্ধ ছিল আমাদের সব ধরনের কার্যক্রম আজকে থেকে আবার শুরু হয়েছে এবং রুটিন ওয়াইজ হবে আপনাদের সম্ভবত আগামীকাল বুধবারে ক্লাস আছে পুরাতন ব্যাচের আপনারা ক্লাসে অ্যাটেন্ড দেখেন হ্যাঁ দিছেন নি আপনি একজন দিছেন তো যে কোনো একজন দিয়ে দেন আপনার আপনি কি একজন জাজ করতে পারতেছেন না কি বলেন একটা মেয়েকেই আপনি যেহেতু একজন মেয়ে আপনি একটা মেয়ে না দিলেও হবে না দিলেও হবে স্যার মানে দিতে যাচ্ছে না যখন স্কিপ করে যান নেক্সট দেন নেক্সট দেন স্যার হ্যাঁ বলেন স্যার আচ্ছা, এখানে বিদেশিদের স্যার কিভাবে আসবে ওনারা ফরেনাররা এখানে সার্চ মানে দিতে হবে নাকি স্যার হ্যাঁ সেগুলো সার্চ দিয়ে কিভাবে আনবেন সেগুলো দেখিয়ে দিব ওকে তারপরে আচ্ছা। এখান থেকে জাস্ট এই লিংকডইন নিউজ এশিয়া এটাতে একটা ফলো দেন নিচের দিকে আসেন নিচের দিকে আইসে এখান থেকে আয়মান সাদিককে একটা ফলো দেন বিডি জবসে একটা ফলো দেন জবসকে একটা ফলো দেন কেরিয়ারকে ফলো দেন কেরিয়ার বাংলাদেশকে ফলো দেন ওকে নেক্সট ওকে এখন আপনার একটা কি হয়ে গেছে প্রাথমিকভাবে একটা অ্যাকাউন্ট হইল জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইল না কিছুতেই এখন নাড়া দিবেন না আমার কথা শুনেন <coughs> কারণ কি এখন হচ্ছে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এই অ্যাকাউন্টটাকে এখন আপনি কি করবেন প্রফেশনালি সাজাইবেন এখনও আমি কিন্তু ওনার কাছ থেকে যেতে পারতেছি না ওনার অ্যাকাউন্টটাকেই আমি কাজ করব আপনি হুমে ক্লিক করেন উপরের বারে হ্যাঁ হুমে ক্লিক করেন আপনার এটা এত ছোটো কেন হুমে ক্লিক করলে জবস বারে চলে আসে আচ্ছা আপনি প্রোফাইলে জানো যে মি আছে না দেখেন ডান পাশে মিহে হ্যাঁ, মিমের উপর মির উপরে ক্লিক করেন এখানে দেখেন ভিউ প্রোফাইল ওকে তাহলে আমার প্রোফাইল আসছে এই প্রোফাইলের মধ্যে এই যে দেখেন আমাকে সাজেস্ট ফরের মধ্যে একটা কালো দাগ দিছে এখানে টু বাই সেভেন দেয়া ঠিক আছে টু বাই সেভেন দেওয়ার মানে হচ্ছে আমি ষাটটা অপশনের মধ্যে মাত্র দুইটা অপশন কমপ্লিট করছি এখন আমাকে এই ষাটটা অপশন কমপ্লিট করার আগ পর্যন্ত আমার হুম ফিড আসবে না ঠিক আছে এই সাতটা অপশন কি কি দেখবেন আপনারা আসুন প্রথমে আপনি ওই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করেন কন্ট্যাক্ট ইনফো উপরে উপরে হ্যাঁ উপরে এই যে আয়েশা আক্তারের নিচে দেখেন মানে কন্ট্যাক্ট ইনফো ছোটো করে কালো সবুজ করেন হ্যাঁ এইটাই হ্যাঁ কন্ট্যাক্ট ইনফো এখন আপনি ওই যে কলমের উপরে ক্লিক করেন ওকে এখন আপনি এখানে ফোন নাম্বার দেন প্লাস ডাবল এইট দেন আগে জিরোর আগে প্লাস ডাবল এইট দেন সবসময় যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার নাম্বার ইউজ করতে আপনি অবশ্যই প্লাস ডাবল এইট দিবেন তারপরে ফোন টাইপস ফোন টাইপ কি ফোন টাইপ হচ্ছে মোবাইল তারপরে অ্যাড্রেস টাইটেল দেন অ্যাড্রেস দেন অ্যাকুরেট দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দিবেন কারণ আপনি যখন ভেরিফাইতে যাবেন এই অ্যাড্রেসটাই আপনাকে কি করবে ভেরিফাই করবে এনে দেখেন আপনি যখন আপনাকে কেউ বলল আপনার লিঙ্কডিনের প্রোফাইলের লিঙ্কটা দেন তাহলে আপনি প্রোফাইলের লিঙ্কটা পাবেন কোথায় এই যে কন্ট্যাক্টে আসলে এই যে উপরে দেখেন আপনার প্রোফাইল লিঙ্ক আছে ইউআরএল প্রোফাইল ইউআরএল এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক এটা দিতে হলে কাউকে এইভাবে কপি করবেন কপি করে দিয়ে দিবেন হ্যাঁ আপনি আপনার কাজ করেন অ্যাড্রেসটা দেন অ্যাড্রেস দেওয়া শেষ বগুড়া বাংলাদেশ গ্রাম স্যার ভোটার আইডি কার্ডে এটাই তো আছে আর কিছু নাই ভোটার আইডি কার্ডে বাসা হোল্ডিং নাম্বার এগুলো দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার ফুল ঠিকানা ফুল ঠিকানা আচ্ছা ঠিক আছে বাদন ভাইকে ধন্যবাদ এই যে বারে বারে জয়েন করার পেরা থেকে মুক্তি দিছেন থ্যাংক ইউ স্যার আর রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাইয়ের জন্য ওয়াইট করতেছি উনি আমাকে ভিডিও দিচ্ছে আজকে দিয়ে দিবে স্যার কাজ হচ্ছে ওকে স্যার আজ রাতে পেয়ে যাবেন কোনো টেনশন নাই okay sir thank you okay শেষ তারপরে ডেট অফ বার্থ আসেন একদম আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে অ্যাকুরেট ডেট অফ বার্থ দিয়েন লিঙ্কডিন অ্যাকাউন্টকে আপনারা খুবই সেফলি চালাবেন কারণ লিঙ্কডিন অ্যাকাউন্ট একবার যদি যায় তাহলে আবার একটা অ্যাকাউন্ট বিল্ড আপ করা খুবই কঠিন খুবই কঠিন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কত কঠিন যে একটা নতুন লিঙ্কডিন অ্যাকাউন্ট বিল্ড আপ করা এর সেট আপ করাই তো একটা যন্ত্রণা দুই তিন দিন সময় লাগ Thank you. এটা কি শুধু একটাই অ্যাকাউন্ট করা যাবে নাকি বেশি করা যাবে হ্যাঁ একটা আইপি থেকে একটাই অ্যাকাউন্ট করা যায় আরেকটা অ্যাকাউন্ট করতে হইলে আপনার লিংকডইন অ্যাকাউন্ট উইন্ডোজ দেওয়া লাগে আপনার একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট করা যায় আরেকটা অ্যাকাউন্ট করতে হইলে উইন্ডোজ দেওয়া লাগে আই আইপি কে তোমার আইডি মাথা লিংকডইনের ক্ষেত্রে তো এটা লাগে না মনে হয় স্যার কোনটা উইন্ডোজ দেওয়া লাগবে লিংকডইনের ক্ষেত্রে কি উইন্ডোজ দিতে পারে আমি উইন্ডোজ দেওয়ার আগে দিতে পারছি না আমি উইন্ডোজ দেওয়ার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইছে না স্যার আমার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছিল পরে আমি ওই একই জায়গা থেকে আবার অন্য জিমেল দিয়ে করছি আর কি একই জিমেল দিয়ে দুইবার করা যায় না এটা আর কি দিতে পারলে ভালো আমাকে দিছি আমি দুইটা অ্যাকাউন্ট ব্যান খাইছি তিন নাম্বারটা তারপরে উইন্ডোজ দিয়ে আমি এখন টিকিয়ে রাখছি আর কি আচ্ছা ইউর নেটওয়ার্ক এখানে ক্লিক করেন কি আসে এটা তো সবার জন্য আসে না দেখি আনে নতুন কিছু আনছে কিনা হ্যাঁ online online only only you না হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়ান your network all LinkedIn members আপনার অল লিঙ্কডিন মেম্বার্স হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান এখানে একটা বিষয় আছে দাঁড়ান আপনার ডেট অফ বার্থ কাউকে দেখাবেন না এটা অনলি মিরাইকে দেন ডেট অফ বার্থটা আপনারা একটা জিনিস মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার যত ধরনের ওই যে অন লিঙ্কডিন মেম্বারের উপরে ক্লিক করেন অন লিঙ্কডিন মেম্বারের উপরে আপনারা সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টেই আপনার ডেট অফ বার্থটা অনলি মি রাইকা দিবেন ঠিক আছে তাহলে আপনি কি করবেন এতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে আচ্ছা এই মুহূর্তে তো আর ওয়েবসাইট নাই আপনার তো আর ওয়েবসাইট নাই ওয়েবসাইট এড করতে পারবেন না আপনি এড মেসেজিং অপশনে ক্লিক করেন ইউজার নেম হ্যাঁ আপনার ইউজার নেম দেন একটা দেন আচ্ছা এইটা এখন তাক এই অপশনটা এখন তাক পরের নেক্সট ক্লাসে এই অপশনটা করাইবে একটু আর একটু সুন্দর করে করাই এটা রিমুভ করে দেন সমস্যা নাই এই যে রিমুভ অপশন আছে না নিচে এখান থেকে রিমুভ করে দেন এই যে remove remove okay save okay আপনার কন্ট্যাক্ট ইনফোগুলা কি হয়েছে অ্যাড হয়েছে এখন আসেন add profile action section add profile এক সেকশন এড প্রোফাইল সেকশনে এড প্রোফাইল ফটো দেন আপনার কি প্রোফাইল ফটো আছে মানে প্রোফাইলে দেওয়ার মতো ফটো আছে আপনার এই মুহূর্তে হ্যাঁ আপলোডে দেন আপলোডে ক্লিক করেন আপনার প্রোফাইলের ছবি কোথায় রাখা আছে সেখান থেকে নিয়ে আসেন আর উনি গ্রুপে মেসেজ দিচ্ছে ওনার ছবি নাই আচ্ছা আপনি আপনার ব্যক্তিগত ছবি দেন না অন্য কোনো একটা ছবি এই মুহূর্তে দিয়ে দেন পরবর্তীতে আপনি আপনার ছবি দিবেন সমস্যা কি পরবর্তীতে চেঞ্জ করা যায় সমস্যা নাই যে কোনো একটা ছবি এখন বসাই দেন কি ছবি নিয়ে আসলেন আচ্ছা, এইটাই দেন এই এই ওকে তারপরে দেন আবার এড প্রোফাইল একশন সেকশন অ্যাবাউটে যান অ্যাবাউট লেখেন হাই হায় দিয়ে দিবেন আপনার নাম ফুল স্টপ দিবেন তারপর লিখবেন I am a professional digital marketer Achha, I am a certified professional digital marketer then. I am a certified professional digital marketer. Professional বানান ভুল হয়েছে মার্কেটার বানান ভুল হয়েছে আচ্ছা দেখেন যেগুলার নিচে আন্ডারলাইন তারপরে ওকে তারপরে দেন I have completed four years digital marketing course আপনি কি গ্রামারলি ইউজ করেন নাই স্যার আমার গ্রামারলি হ্যাঁ এই জন্য সমস্যা আছে গ্রাম আপনারা সবাই গ্রামারলি এক্সটেনশন ইউজ করবেন কিভাবে গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করেন আমি তো আপনাদের ভিডিও দিছি তারপরে যারা দেখেননি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে গ্রামারলি এক্সটেনশন ইউজ করেন কিভাবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন সেখানে দেখবেন how to create how to set up a Grammarly extension এই ভিডিওটা আপনি বসর ভাই বা বাদন ভাই কষ্ট করে ভিডিওটার লিংক একটু গ্রুপে শেয়ার করে দেন কষ্ট করে এখনই দিচ্ছি স্যার ওকে থ্যাংক ইউ আপনার যেগুলো রেড মার্ক করছে ওগুলোর উপরে ওটার মার্ক করে রাইট বাটনে ক্লিক করেন তাহলে ওটার এইটা গ্রামার আসবে ওই যে উপরেই আসছে যেটা সঠিক ওটা আই হ্যাভ কমপ্লিটেড স্যার আপনার কাছে কি স্যার আপনার কাছে কি ক্যানভা প্রো লিংক হবে না আমি ক্যানভা প্রো অন্য কানতে অন্য জায়গাতে কি 100 টাকা থেকে অ্যাক্সেস আইনে চালাইতাছি আপনার লাগবে ক্যামেরা প্রো নাকি জি ভাই লাগতো আচ্ছা, সদস্য দেওয়া যাবে এমনিতে সম্ভবত একটু দিলে ভালো হইতো হ্যাঁ আপনি বল লেখেন না I have completed 4 years digital marketing course from বাদন ভাই উনাকে একটু ডেসক্রিপশনটা সুন্দর করে বলে দেন digital marketing four years digital marketing ক্রো কোর্স সেন্টেন্সটা শেষ হয়নি ডিজিটাল মার্কেটিং কোর্স স্যার জি sir sir digital marketing course 4 বছরের হয় নাকি হ্যাঁ হ্যাঁ আছে এক্ষেত্রে শুধু মাস্টার্স আছে বিবিএ নাই তো ডিজিটাল মার্কেটিং কোর্স স্যার জি এখানে তো যদি কেউ কোর্স না করে থাকে যদি এখানে লেখা যায় তাহলে কোনো সমস্যা স্যার ভেরিফাই সমস্যা নাই কোনো ভ্যালিড কিছু দিলে সমস্যা নাই ভাই এটাতে সমস্যা নাই আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া কোর্সে সার্টিফিকেট আনবেন স্যার নেক্সট ক্লাসে দেখাই দিবেন ইনশাআল্লাহ ওকে হ্যাঁ ফ্রম ডিজিটাল আইটি পার্ক এখানে না ও আপনি একটু মানে স্লোতে টাইপ করতেছেন আচ্ছা এত স্লো টাইপ করলে হবে না আমি এখন থেকে আমার প্রোফাইলে চলে আসব ওনার এই এই অপশনটা শেষ হইলে আমার প্রোফাইলে চলে আসব তাহলে একটু ফাস্ট হবে আচ্ছা এখানে আপনি সেভ দিয়ে দেন তারপরে এডিট করতে পারবেন আপনার গ্রামারলি এক্সটেনশন অ্যাড করা নাই এই জন্য আপনি জামেলায় আছেন আপনি প্রথমে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করেন বাদনবাই গ্রুপে গ্রামারলি এক্সটেনশনের লিঙ্ক দিবে সেই লিঙ্ক থেকে আপনি আপনার পিসিতে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন যাদের গ্রামারলি এক্সটেনশন অ্যাড নাই আপনারা সবাই অ্যাড করবেন খুবই হেল্পফুল গ্রামারলি এক্সটেনশনটা খুবই হেল্পফুল কারণ আপনি কোনো বানান ভুল করবেন সেই বানান ভুলটা দৈরা দিবে সাথে কারেক্ট বানানের স্পেলিংটা দিয়ে দিবে আপনি গ্রামারের সেট ভুল করছেন আপনার গ্রামারটা সে ঠিক করে দিবে আরও কিছু ঠিক আছে সেগুলো আছে আপনি একটা কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্টের আপনি মান কিভাবে দিছেন আপনি ফ্রেন্ডলি দিছেন কতটুকু এসিও কতটুকু দিছেন অপটিমাইজ কতটুকু দিছেন সব কিছুকে সে ধরে দিবে হ্যাঁ সেভ দেন সেভ দেন স্যার গ্রামারলি লিংকটা দেওয়া আছে গ্রুপে সবাই যেন চেক করে হ্যাঁ হ্যাঁ যে কয়টা গ্রুপ আছে সব প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেন এখানে তো অনেক গ্রুপের মানুষ ওকে ধন্যবাদ আমি এখন আপনি স্টপ শেয়ারিংটাতে ক্লিক করে আপনি শেয়ারিংটা অফ করে দেন এখন আমি গ্রামারলিটিকা মোবাইলে ব্যবহার করতে হবে অবশ্যই গ্রামারলি মোবাইলে ব্যবহার করা যায় বাট সেটা ভাই Grammarly extension extension extension mobile কি ব্যবহার করবেন হ্যাঁ একটা অ্যাপস আছে গ্রামারলি অ্যাপস আছে এটা আমি মোবাইলে করি আচ্ছা, এখন আমরা কথা বলা বন্ধ করি এখন আমরা ক্লাসে মনোযোগ দেই এখন দেখেন আমি অ্যাক্সেসটা নিয়ে আসছি আপনারা সবাই মাইক্রোফোন অফ করেন দেখেন আমি আমার প্রোফাইলটা ওপেন করি ওপেন করে আপনাদের সবাইকে দেখাচ্ছি ওকে আপনারা সবাই এই যে অ্যাড প্রোফাইল অ্যাকশন এই অ্যাকশনটাতে আপনারা ক্লিক করবেন প্রোফাইল সেকশনে ক্লিক করবেন অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করবেন এখানে অনেক কিছু আছে অ্যাবাউট আছে কোনো সব কিছুতে এখানে আমি দেখতে পাচ্ছি না তারপরে অ্যাড এডুকেশন আছে আপনারা অ্যাড এডুকেশনে দিবেন অ্যাবাউট দেওয়ার পরে অ্যাড এডুকেশনে দিবেন কি আমার নেটওয়ার্ক কাজ করতেছে না আচ্ছা আমি স্কুল কোথা থেকে স্কুল কোন স্কুল থেকে কাজ করছি govt pilot school degree M C college field of studies এটা দেই নাই আমি স্টার্ট কবে থেকে শুরু করছি মনে করেন জানুয়ারি থেকে শুরু করছি ফেব্রুয়ারি থেকেই শুরু করছি আমার দুই সালে ব্যাচেলর শেষ হয়েছে তারপরে হচ্ছে আপনার না সরি দুই জানুয়ারি দুই হাজার আটে নয়ে শুরু করছি সরি সরি সরি দুই হাজার আটের সেপ্টেম্বর থেকে আমাদের কোর্স শুরু হয়েছে আট তারপরে হচ্ছে এন্ড হয়েছে আপনার আগস্টে দুই সালে দুই হাজার বারো গ্রেড কি পাইছি গ্রেড এ গ্রেড পাইছিলাম তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটি মেশিন আমার অ্যাক্টিভিটিজের সোসাই সোসাইটিজ আমার কোনো অ্যাক্টিভিটিস যদি তাকে অ্যাক্টিভিটিস কি ব্লাড গ্রুপ টুরেশন এই আমার এইটাতে আমার এই আপনার জোতে ইয়ার ইউপি আচ্ছা ওকে তারপরে হচ্ছে education foundation of side okay তারপরে আসেন ডেসক্রিপশন ডেসক্রিপশন কী দিবেন I I am a certified post graduation দূর এটাতে আমার জিও নাই graduation graduation post Certified post graduation person I am very skillful digital marketer I have I am working sorry i am working digital marketing for five years in local and international marketplace. lecture I have complete I have completed uh, I have completed thousands of job in local and international market place okay এভাবে দিলেন আপনি এক হাজার ক্যারেক্টারের মধ্যে একটাই আপনি কি দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন ডেসক্রিপশনটা অবশ্যই আপনাকে একটু গবেষণা করে দিবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু মানে সাধারণ মানেরই দিয়ে দিচ্ছি আপনারা একটু গবেষণা করে দিবেন প্রয়োজনে আর একটু ভাববেন হ্যাঁ অনেক সময় আপনারা অনেক কন্টেন্ট হয়তো যদি না পান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা যিনি কন্টেন্ট বিশেষ করে বাদন ভাই কন্টেন্ট সম্পর্কে খুব ভালো বুঝে এবং ইংলিশ সম্পর্কে ওনার খুবই এক্সপিরিয়েন্স আছে ওনার সাথে যোগাযোগ করবেন পুরো আপনারা বসাই দিবেন তারপর হচ্ছে এড মিডিয়া অ্যাড মিডিয়া হচ্ছে এখানে অ্যাড লিঙ্ক আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনি কি করতে পারবেন যেমন আমার ফেসবুকের লিঙ্কটা যদি এখান থেকে অ্যাড করতে চাই তাহলে আমি অ্যাড করতে চাই যদি আমি প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম দিতেছি তো আমারটা তো খুবই রিক্সি this is my facebook profile okay apply এখন যদি আরও দিতে চান তাহলে আরও দিতে পারবেন আরও দিতে চান আপনি যদি চান ইনস্টাগ্রামের প্রোফাইল দিতে চান তাহলে এখান থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল দিতে পারবেন ইনস্টাগ্রামটা ওপেন করে ডাক এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের profile link this is my Instagram বেশি স্পিডে লিখতে গেলে এরকম হয় this is my Instagram profile link তারপরে দিলেন এখান থেকে অ্যাড দিয়ে দিলাম এই যে দেখেন আমার ফেসবুকের প্রোফাইল আসছে ইনস্টাগ্রামের প্রোফাইল আসছে দেখতে পাচ্ছেন এখন আমি সেভ দিয়ে দিলাম আরও যদি কোনো মিডিয়া দিতে চান আপনার ফেসবুক পেজের প্রোফাইল দিতে চান আপনি আরও দিতে পারবেন ঠিক আছে তারপরে আবার এড প্রোফাইল অ্যাকশন আপনি এখান থেকে এডুকেশন দিলাম অ্যাড পোস্ট পজিশন এখানে কি আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলেন হ্যাঁ আমি দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তারপরে এমপ্লয়ে দিলাম ফুল টাইম আমি কাজ করি কোম্পানির নাম কি দিলাম ডিজিটাল মার্কেট প্লেস এইটাই দিয়ে দিলাম যান সমস্যা নেয় না ফাইবার দিই সরি নথিংস এখানে ফাইবার দিয়ে দিই Fiverr and Upwork freelancer location Bangladesh হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে স্টার্ট কবে স্টার্ট করছি মনে করেন আপনি এই মাসের জানুয়ারি থেকে স্টার্ট করছেন মনে করেন দুই হাজার বাইশের দিয়ে দিলাম তারপরে ইন্ডাস্ট্রি মার্কেটিং সার্ভিস হ্যাঁ মার্কেটিং সার্ভিস ঠিক আছে দিয়ে দিলাম ডেসক্রিপশন এখান থেকে কি দিবেন ডেসক্রিপশন এখান থেকে আপনার ফাইবারের যদি কোনো ডেসক্রিপশন থাকে সেটা দিয়ে দিবেন না হয় এইভাবেই থাক ওকে আমার স্কিল কি কি এই যে স্কিলগুলো এখানে অ্যাড করা আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্কিল আছে তারপরে সার্চ ইঞ্জিনিয়ার মার্কেটিংয়ের স্কিল আছে গুগল অ্যাডসের স্কিল আছে সোশ্যাল মিডিয়ার স্কিল আছে আরও যদি স্কিল এখান থেকে আমি গ্যাদারিং করতে চাই মানে আরও স্কিল দিতে চাই তাহলে ইউটিউব দিলাম ইউটিউবের স্কিল আছে করে দিলাম ফেসবুক মার্কেটিংয়ের স্কিল দিলাম ফেসবুক মার্কেটিংয়ের স্কিল দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্কিল দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্কিল দিলাম আর স্কিল এড করা যাবে না হ্যাঁ তারপরে অ্যাড মিডিয়া যে সেইভাবে আগে যেভাবে অ্যাড মিডিয়া অ্যাড করছি বিভিন্ন ফেসবুক বা আপনার প্রোফাইল কিছু তাকে সেটা অ্যাড করবেন okay save next uh, post আচ্ছা এভাবে আপনি আরও অ্যাড করতে পারবেন অর্থাৎ এখানে প্রচুর এড আছে এড এখন অ্যাড স্কিল অ্যাড স্কিল এই যে দেখেন কতটা ডিজিটাল ট্রান্সফরমেশন মিডিয়া স্ট্র্যাটেজি এটা হচ্ছে আমার skill digital specialist Fiverr and Upwork এটাও দিতে পারবেন এটাও দিতে পারবেন এটাও দিলাম তারপরে হচ্ছে আমি কোথায় কাজ করি সাউথ সুরমাস govt national university digital marketing course হ্যাঁ এগুলো আমি দিলাম এগুলো আমার স্কিল তো আপনি এইভাবে স্কিল এড করবেন sales and marketing digital marketing professional এগুলো সবগুলো দিলাম এভাবে আপনার আসবে কথা বুঝতে পারছেন আপনার একটা বিষয় মনে রাখবেন কি যে বিশেষ করে আপনার লিঙ্কডিনের অ্যাকাউন্টের সবসময় এক এক সাইটে এক এক রকমের আপনি আপনি হয়তোবা আপনার প্রোফাইলটা শুরু করছেন এক সিস্টেমে কিন্তু আপনি দেখতে পারলেন যে আমার আমি যেভাবে আপনাকে দেখাইছি সেইভাবে আপনার এখানে আসেনি হ্যাঁ, আপনি অন্যভাবে দেখতেছেন এই বিষয়টাই হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টের সবচেয়ে বড় প্রবলেম এই জন্য লিঙ্কডিন অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি কি করবেন অবশ্যই আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টের কাজ করার আগে ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওটা ভালো করে দেইকা তারপরে আপনি কাজ করবেন কারণ একই ওয়েতে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের সেট আপ একইভাবে আসে না অনেক সময় আপনি এখানে এক একভাবে দেখছেন আপনার অ্যাকাউন্টটা অন্যভাবে চলে আসবে সো দ্যাট এখানে আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এখন আপনারা একটা কি করবেন ব্যানার পেজ বানাইবেন এখন ব্যানার পেজ কিভাবে বানাইবেন প্রোফাইল তো আগে কিভাবে এখানে ছবিটা অ্যাড করেন সেটা দেখিয়ে দিছি ব্যানার পেজ কিভাবে বানাইবেন অবশ্যই ব্যানার পেজ বানানোর জন্য আপনারা ক্যানভাতে যাবেন ক্যানভাতে যাওয়ার জন্য আপনি কি করবেন ক্যানভা ওপেন করবেন ক্যানভা ওপেন করার সময় আপনার ব্যানার পেজ কত লিঙ্কডিনের ব্যানার পেজ কত এবং লিঙ্কডিনের ব্যানার পেজ জানার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করলাম গুগলে সার্চ দিলাম লিঙ্কডিন ব্যানার পেজ এই যে লিঙ্কডিন ব্যানার সাইজ দেখছেন দুই হাজার বাইশ লিঙ্কডিন ব্যানার সাইজ দুই হাজার বাইশে একটা আপডেট আসছে লিঙ্কডিনের ব্যানার সাইজ কত লিঙ্কডিনের ব্যানার সাইজ হচ্ছে পনেরোশো চুরাশি ইন্টু তিনশো ছিয়ানব্বই ওকে আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে আছে কাস্টম কাস্টম এই যে দেখেন কাস্টম সাইজ কাস্টম সাইজে ক্লিক করলাম কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে আমাদের কত দেখাইছে এখানে আমাদের দেখাইছে পনেরোশো চৌরাশি লেখলাম আমাদের এটা হচ্ছে পনেরোশো চৌরাশি তারপরে আমাদের হাইট কত আমাদের হাইট হচ্ছে তিনশো ছিয়ানব্বই দিলাম আমরা তিনশো ছিয়ানব্বই ওকে তারপরে ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে এখন আমাদের লিঙ্কডিনের যে আমাদের যে ব্যানার সাইজ আছে সেই অটোমেটিক ব্যানার সাইজটা চলে আসছে মানে আমাদের জন্য কোনো ঝামেলা নাই বাম পাশে আমাদের কিছু আপনার আমাদের কিছু কি দেখাবে সাজেস্ট করবে আমাদেরকে যে আপনি এখান থেকে কোনো একটা ব্যানার নিয়ে আপনি কি কাজ করতে চান সেরকম কিছু মানে আপনার যদি এখান থেকে একটা আচ্ছা, পছন্দ হয় সরি হ্যাঁ বললাম স্যার অনলাইন হচ্ছে ফ্রি এবং পেইড কিছু টেমপ্লেট দেখাবে সাজেস্ট করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা যারা ফ্রিতে চালান তাহলে আপনাদের এখানে আসলে দেখবেন এই জায়গার মধ্যে প্রো একটা অপশন আসবে প্রো প্রো মানে হচ্ছে আপনি এটা ব্যবহার ফ্রি হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি এভাবে আমার মতো পেইড চালান তাহলে আর যদি আপনি এভাবে পেড চালান তাহলে আপনার জন্য এই সবগুলা উন্মুক্ত হয়ে যাবে এখান থেকে আমি মনে করেন এইটা নিলাম এখানে আপনি গিয়ে কিভাবে কি করবেন অবশ্যই আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেয়া আছে এভাবে আপনি যদি চান ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকবো তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিবেন তবে আপনারা সবাই দিবেন কি digital marketing digital marketing expert দিবেন এজেন্সি না দিয়ে দিবেন এক্সপার্ট আপনারা দিবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তারপরে এখান থেকে কি দিবেন উপরে এটা কাটটা দিবেন এখান থেকে টি লিখলাম টিতে ক্লিক করলাম হেডিংয়ে ক্লিক করলে এখানে লেখা যায় এখানে দিয়ে দিলেন grow your business with digital marketing grow your business with digital marketing আপনার বিজনেসটাকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি করেন গ্রো করেন মানে বাড়িয়ে ফেলেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কি কালার ম্যাচ করে আমার এখান থেকে মনে হয় লাল কালার ম্যাচ করবে কিনা আল্লাহই জানে হ্যাঁ লাল কালার ম্যাচ করছে না কি ম্যাচ করবো কালো দিলাম সে দিয়ে দিল লাল বুঝলাম না সমস্যা কি বুঝলাম না ফেজ ইজ লকড করো নাকি আমি লকড খাইছি নাকি দেখে নিলাম একটা আমি সাথে জাস্ট আপনাদের দেখাচ্ছি এগুলা কিভাবে আপনি করবেন কারণ এখানে তো আমারটা বসানো আছে সেটাই নিলাম এইটাই মনে করেন আপনি এভাবে আপনি কি করবেন এগুলা সেট করবেন আপনি ঠিক আছে তারপরে দিলাম শেয়ার শেয়ার থেকে এখান থেকে আসলাম ডাউনলোডে ডাউনলোড থেকে এখানে পি পিএনজি দেওয়া আছে আমরা এটা জেপিজি দিব জেপিজি দিয়ে দিলাম ডাউনলোড কারণ আমার এই ফাইলটা ডাউনলোড হচ্ছে অলরেডি এই ডাউনলোড হয়ে গেল ওকে ডাউনলোড হয়ে গেছে তারপরে আমার এই জায়গায় ফাইলের মধ্যে আসলাম এখানে এই যে দেখেন একটা কলম আছে উপরে একটা কলম আছে দেখেন এই যে কলম এই যে কলমের মতো একটা আছে কলমের উপরে আপনি ক্লিক করবেন কলমের উপরে ক্লিক করার কারণে আপনার ব্যাকগ্রাউন্ড ফটো এটা আসছে তারপরে এখান থেকে আপনি আপডেট একটা অপশন আসবে আপনি এই যেভাবে না পাইলে এইভাবে নিচের দিকে যাইবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনার এখানে আসবে আপডেট আপলোড ফটো আসবে আমার এখানে আসছে কি চেঞ্জ ফটো আর অ্যাপ্লাই আসছে আপনার এখানে আসবে আপলোড ফটো আর অ্যাপ্লাই আসবে আপনি প্রথমে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে ফটোটা আপলোড হবে তারপরে আপনি কি করবেন অ্যাপ্লাই দিবেন আপনি কিভাবে আপনার তাম আপনার এই ব্যানারটা বানাইবেন আমার এই ব্যানারটা একটু লক্ষ্য করবেন এই ব্যানারটার প্রতি আপনি লক্ষ্য করে একটা কি করবেন ব্যানার বানানোর চেষ্টা করবেন ওকে কতক্ষণ হইল ক্লাস এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে স্যার প্রোফাইল পিকচারে এই লেখাগুলো কেন আসে স্যার এটা চেঞ্জ করা যায় না স্যার কোনটা এটা স্যার ওপেন কি ওপেন টু ওয়ার্ক হ্যাঁ ওপেন টু ওয়ার্ক মানে হচ্ছে এই জি জি স্যার দেওয়ার জন্য ভালো এটা আপনার আপনার আমার দেওয়ার জন্য ভালো কারণ ওপেন টু ওয়ার্ক মানে হচ্ছে এই মুহূর্তে আমি কি হচ্ছেছি আমি কাজের জন্য কি আছি অ্যাক্টিভ আছি ঠিক আছে আচ্ছা এখন দেখেন আইসা আপনার এই যে ওপেন টু ওয়ার্ক এই জায়গাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে আমার এখানে একটা লেখা আছে না এই যে দেখেন আমার এখানে একটা লেখা আছে এই যে লেখাটা হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও এট ডিজিটাল আইটি পার্ক ঠিক আছে এই জায়গাটা হচ্ছে আপনার বায়ো বায়ো মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয় যে কেউ আপনার প্রোফাইলটা ওপেন করলে এই অপশনটা দেখতে পাবে ঠিক আছে যে কেউ আপনার প্রোফাইলটা ওপেন করলে অপশনটা দেখতে পাবে এখন এই অপশনটা দেখার জন্য আপনি কিভাবে দিবেন সেই জন্য আপনি কি করবেন এই যে আপনি এখানের মধ্যে এই যে অপশন আছে না ওপেন টু ওয়ার্ক একটা অপশন আছে এই ওপেন টু ওয়ার্ক অপশনের মধ্যে এই ওপেন টু ওয়ার্ক অপশনের মধ্যে আপনি এই কলমের চিহ্নের উপরে ক্লিক করবেন কলমের উপরে ক্লিক করার পরে এখানে আসবে আপনার না সরি এইটা এই অপশনটা না এখানে এই অপশনটা তো আপনার জন্য জরুরি নামের উপরে ক্লিক করলাম এই যে উপরে ক্লিক করি কমান্ড এডিশনাল এগুলো অনেক কিছুই রয়েছে এই অপশনটা আচ্ছা ওকে দেখেন আপনি এই অপশনটা লেখার জন্য এই অপশনটা আপনার প্রোফাইলে আসার জন্য আপনি কি করবেন এই যে কলমের উপরে ক্লিক করলেন কলমের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার ফুল নাম দিলাম অর্থাৎ এখান থেকে আমি আমার পরিচয় দিচ্ছি আমার ফুল নাম আপনি আপনার পরিচয় দিবেন এখানের পরিচয়গুলো সম্পূর্ণ ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন ঠিক আছে ফুল নাম আপনার নাম দিবেন লাস্ট নাম ফার্স্ট নাম দিবেন তারপরে আপনার অ্যাডিশনাল নাম অ্যাডিশনাল নাম হচ্ছে আপনার ডাক নাম আপনি কীভাবে কোন নামে আপনাকে ডাকা হয় ঠিক আছে তারপরে চুজ বিবিলিটি তারপরে নেম এগুলা নাই তারপরে হেডলাইন এই যে অপশনটা আমি দেখাইছিলাম এখানে প্রফেশনাল ডিজিটাল একটা এট ডিজিটাল আইটি পার্ক এইটা দিবেন কারেন্ট পজিশন হচ্ছে digital marketing specialist at Fiverr and Upwork freelancer buyer এগুলো আপনি দিবেন আপনার বর্তমান পজিশন কি এইভাবেই আমার এই প্রোফাইলটা দেখে এখান থেকে বসাই দিবেন কোনো সমস্যা নাই তারপরে আপনার কি আছে মার্কেটিং সার্ভিস এটা দেওয়া আছে তারপরে এখানে আমি হচ্ছে আমার এডুকেশন হচ্ছে কি সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে আমি জব করি এটা আমি দিয়ে দিছি অ্যাড নিউ এডুকেশন যদি আপনার নতুন কোনো এডুকেশন থাকে সেটা আপনি এখান থেকে বসাই দিবেন ব্যাচেলর ইউনিভার্সিটি দিবেন বুস্টন ইউনিভার্সিটি এখানে স্কুলই এটা এটা তো আগে দেখাই দিছি আবার নতুন করে দেখানোর কিছু নাই তারপরে আসেন নিচের দিকে কারেন্ট পজিশন এড নিউ এগুলো শেষ location Bangladesh city Sylhet contact info contact info তো আমার আগেই দেখিয়ে দিছি অ্যাডিশনাল আবার এডিট কন্ট্যাক্ট ইনফো যদি আপনার ইনফরমেশনগুলো এডিট করতে হয় সেখান থেকে বসাই দিবেন সেভ ঠিক আছে সেভ দিয়ে দিলে আপনার এখানে প্রফেশনাল এই যে professional digital marketer at digital IT park এই অপশনটা আপনার চলে আসবে তারপরে এই অপশনটা আসবে আপনার Fiverr and Upwork freelancer buyer and seller ঠিক আছে এগুলো আপনার চলে আসবে ওকে তারপরে আসেন এখানে আরও কিছু জিনিস আছে এই যে এই জায়গাটা আমরা একটু দেখি এখানে এই যে কলম দেওয়া আছে ওপেন টু ওয়ার্ক এই ওপেন টু ওয়ার্ক দিয়ে এখানে এই কলমের উপরে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এই কলমের উপরে ক্লিক করে কিছু সেট নিয়ে আসবো দেখেন এখানে লোডিং হচ্ছে জব টাইটেল জব টাইটেল কী কী এখানে ওই যে একটা সার্চ বার আসবে এখানে এখানে একটা সার্চ বার আসবে সার্চ বারে আপনি ডিজিটাল মার্কেটার মার্কেটিং ম্যানেজার এগুলো আপনার প্রথমেই বসানো হয়েছে ওই যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় এই অপশনগুলো আমরা দিয়ে দিছি এগুলো আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই যদিও আপনি দিতে চান তাহলে এখান থেকে আপনি এডিট করে দিতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন আমরা এই অপশনগুলো সেট আপ করছি ঠিক আছে সেভ এখন আমাদের মোটামুটি একটা প্রোফাইল অ্যাড হয়ে যাব সামনের ক্লাসে আমরা আরও কিছু এই জায়গাতে আপনার প্রফেশনাল প্রোফাইলের অ্যাবাউট নিচে আসবেন এখান থেকে তারপরে আপনি প্রোফাইল থেকে এভাবে নিচে আসবেন নিচে আসার পরে অ্যাবাউট অ্যাবাউটে আপনি ক্লিক করে এই কলমের উপরে ক্লিক করবেন কলমের উপরে ক্লিক করে এখান থেকে দুই হাজার ছয়শো ক্যারেক্টারের মানে দুইশো দুই হাজার ছয়শো ওয়ার্ড দিয়ে অক্ষর দিয়ে আপনি এখানে সুন্দর করে একটা কি করতে পারবেন একটা অ্যাবাউট লিখতে পারবেন আপনার নিজের সম্পর্কে যেমন হাই আমি professional digital market I am working in digital marketing in Fiverr Upwork rework and local market marketer for last five years I have more experience in social media এভাবে আপনি দিতে পারবেন ঠিক আছে ইচ্ছা মতো আপনি আপনি দুই হাজার ছয়শো ক্যারেক্টারের মাধ্যমে ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর ঠিক আছে এগুলাতে আপনি বসাইতে পারবেন আচ্ছা নিচের দিকে আসেন এগুলা তাক এগুলো আমরা পরের ক্লাসে দেখব পরের ক্লাসে বসাই দেবো যেগুলো আমি বসাইছি আর আজকে আর সবগুলো দেখানোর প্রয়োজন নেই আগামী ক্লাসে আমাদের ক্লাস হবে এই যে অল্প কিছু সেট বাকি আছে সেই সেট আমরা দেখব তার সাথে হচ্ছে আমরা কি করব আমাদের কিভাবে কানেক্টর বাড়াইতে হয় বাইরে দেশের বিভিন্ন কানেক্টরকে কিভাবে খুঁজে বার করতে হয় সেগুলোকে আমরা কিভাবে কানেক্টিং পাঠাইলে তারা আমাকে কানেক্টিং রিপ্লাই করবে সেই বিষয়গুলো আমরা শিখব ইনশাল্লাহ এবং কিভাবে আমরা জব পাব জবে কিভাবে অ্যাপ্লাই করব ইন টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিক করব ঠিক আছে এখন এই পর্যন্ত আপনাদের যাদের প্রোফাইল নাই লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই আপনারা একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করবেন তার সাথে যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু সেট আপ করা না আপনারা কষ্ট করে একটু অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন কারণ আপনার লিঙ্কডিনে যে সমস্ত মানুষ থাকে তারা হচ্ছে অবশ্যই প্রফেশনাল মানুষ এবং এই যে উনি হচ্ছেন আমার একজন পেইড স্টুডেন্ট এবং উনি অলরেডি দুইটা কাজ পেয়ে গেছে উনি অলরেডি দুইটা কাজ পেয়ে গেছে প্রায় আড়াইশো ডলার অলরেডি উনি ইনকাম করে ফেলছে ঠিক আছে তো আপনি যে কথা বলতে চাচ্ছি যে আপনারা যা লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে খুবই প্রফেশনালি সেট আপ করবেন কারণ এখানে সবগুলো মানুষ প্রফেশনালি বাস করে এবং প্রফেশনাল মানুষগুলো আপনার অ্যাকাউন্টে ডুববে ডুইকে আপনার প্রফেশনালিজম দেখবে আপনি কতটা প্রফেশনালিজম প্রফেশনালভাবে আপনি কাজ করতে পারছেন কতটুকু সেই বিষয়টা তারা এখান থেকে জাজ করবে দেখবে সো আপনারা এদিকে একটু ফলো রাখবেন ওকে শোনা যাচ্ছে না স্যার এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আচ্ছা স্যার ওই লিঙ্কডিন তো আমার মনে করেন যে একটা পার্সোনাল একটা লিঙ্কডিন যেটা এই ওসব লিঙ্কডিন তো ওসব প্রফেশনাল দেওয়াই হয় তো ওখানে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে তো আমি কি চাইলে ওটাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য সেট আপ নতুন ভাবে করে নিতে পারবো নাকি আবার আলাদা করে একটা করতে হবে কোনো সমস্যা নাই এটা কি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে সেট আপ করে নিতে পারেন আচ্ছা আচ্ছা আপনারা সিকিউরিটির জন্য আচ্ছা, বলতেছি আমার কোয়েশ্চেন ছিল ওটার একটা আনসার চাই কি হে হ্যাঁ, বলেন আপনার কোয়েশ্চনটা কি বলেন জি স্যার না উনি একজনে মেসেজে লিখছেন ওনার কি একটা প্রশ্ন ওনার একটা আনসার চাই আপনার প্রশ্নটা করেন আমি প্রশ্নটা দেখিনি এ মামুন ভাই আমি ক্লাস নিচ্ছি 10টা মিনিট ওয়েট করেন আমি আপনাকে রেসপন্স করতেছি হ্যাঁ কে জানি প্রশ্ন করছিলেন তো স্যার ওনার কোশ্চেনটা ছিল লিংকডইন ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করব আর এগুলোর মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যাবে কি ওটা কি দেখাবেন আমাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাস না বললাম কিভাবে আমরা জবের জব খুঁজে বার করব সেখান থেকে জবের অ্যাপ্লাই কিভাবে করব স্যার লিংকডইন থেকে বায়ার কিভাবে পাবো আর বায়ার পেমেন্ট কিভাবে করবে এটাতে পেমেন্ট করে বায়াররা পেমেন্ট করে অবশ্যই পেপালে নাইনটি পার্সেন্ট বায়ার পেমেন্ট পেপালে করে আর টেন পার্সেন্ট বায়ার অবশ্যই ব্যাংকে করতে পারে অথবা পেনিয়রে করতে পারে আচ্ছা, কি বলবেন না স্যার কিছুই বলবো স্যার ওই একটা রিকোয়েস্ট ছিল আর কি সেটা হচ্ছে মনে করেন আমরা তো কোর্সের শুরুর থেকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অ্যাকাউন্টগুলো করে যাচ্ছি যেমন ফেসবুক করে ফেলছি তারপরে তবে তবে গুলো করে যাচ্ছি আর কি তো একটা কি স্যার মানে এরকম করা যায় কিনা যে ধরেন আমাদের এখন তো আজকে ইয়েটা হলো লিঙ্কডিন মার্কেটিং এর জন্য সেট আজকে হাফ দেখানো হলো নেক্সট টাইম যখন যেদিন এটা শেষ হয়ে যাবে তো মানে টপিক ওয়াইজ যদি স্যার শেষের দিনে যদি একটা ইয়াটা দেখানো যায় যে মার্কেট প্লেসে আসলে কাজটা কিরকম থাকে যেমন ফ্রিল্যান্সিং বা আপওয়ার্কে ঢুকে লিঙ্কেডিং রিলেটেড আমাদের কাজগুলো কিরকম হতে পারে ওটা যদি একটা ধারণা দেওয়া যেত তাহলে একটু সবচেয়ে বেটার হয় মনে হয় আপনাদের তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আগে তো হচ্ছে অ্যাকাউন্টকে প্রত্যেকেই প্রফেশনালি সেট আপ করা আমি এখানে যারা পুরা যারা মোটামুটি কাজ জানেন তাদের চিন্তা করতে হচ্ছে তার সাথে যারা একদম কাজ জানে না তাদেরকেও চিন্তা করতে হচ্ছে তো আপনারা যারা মোটামুটি কাজ জানেন তারা তো তাদের এই প্রত্যেকেই কম বেশ এইগুলো অ্যাকাউন্ট আছে কিন্তু যারা একদম নতুন তাদের কিন্তু এই অ্যাকাউন্টগুলো নাই আপনাকে মার্কেট করতে হইলে মার্কেটিং করতে হইলে অ্যাটলিস্ট সর্বপ্রথম আপনার এই অ্যাকাউন্টগুলোর সাথে আপনি আগে পরিচিত হতে হবে আপনার এই পরিচিত হওয়ার পরে আপনি কাজ সো দ্যাট আপনাদের যখন এখানে আনছি বা আপনারা আমাকে সময় দিচ্ছেন আমিও আপনাদের সময় দিচ্ছি অ্যাটলিস্ট আপনারা এটুকু ভরসা রাখেন যে মানে যখন আসবে তখন অ্যাডভান্সটা আমি দেখাইব কথা বুঝতে পারছেন অ্যাডভান্স আমি আপনাকে একদম নিরাশ করব না দেখাইব তো আমি আপনাদের প্রথম দিনই বলছি আপনারা ফ্রিতে এমন কিছু পাবেন অন্য জায়গায় হয়তো এটা পেইডও পাবেন না বুঝছেন এমন কিছু পাবেন এমন কিছু আপনাদের দিব হয়তো অন্য জায়গায় আপনারা পেইডও পাবেন না সো দ্যাট আপনারা নিরাশ হবেন না ভরসা রাখেন ইনশাল্লাহ আমাকে পাস্টলি বেসিকের ক্লাসগুলো শেষ করতে দিন বেসিকের ক্লাস শেষ করলে অবশ্যই আপনাদের নিয়ে আমি ক্লাস করাইব ঠিক আছে okay sir thank you sir thank you sir welcome আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার কার যেন নূর আলম ভাই আপনার কি কোশ্চেনটা ভাই প্লিজ বলেন লেখাই দেন ওখানে সমস্যা নাই কোশ্চেনটা লেখা দিলে আমি আনসার দিব স্যার আমি কি বের হতে পারবো sure sure sure sure thank you sir welcome thank you sir আসসালামু আলাইকুম নুর আলম ভাই কি প্রশ্ন করতে যাচ্ছেন করেন সমস্যা নাই আমি আসি স্যার কেউ প্রশ্ন মনে করতেছেন না ওয়ালাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার আমার হলো এই লিংকডইনে পিপল আসলে ওখানে আমি অ্যাড করতে পারতেছি না স্যার শুধু দেখাচ্ছে গট ইট আপনি কি ল্যাপটপ থেকে করতেছেন জি স্যার আপনি ল্যাপটপ থেকে করতেছেন না মোবাইল থেকে করতেছেন আমি কম্পিউটার থেকে করতেছি গটিট যদি দেখায় আপনি তাহলে গটিটি দিয়ে দিবেন ওকে স্যার বুঝতে পারছেন তারপরে আপনার সেটআপগুলোরে আবার নতুন করে এডিট এডিটে গিয়ে কাজ করবেন জি স্যার জি স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার জি আপনি কিছু বলবেন মিলন ভাই জি স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, এটা হচ্ছে যে স্যার আপনি তো সব কম্পিউটার দিয়ে দেখালেন তো আসলে স্যার কম্পিউটার নেই তো আমি এগুলো ফোন দিয়ে ট্রাই করতে পারবো না অ্যাপ ইউজ করে লিঙ্কডইন অ্যাপ ইউজ করে আপনি পারবেন অবশ্যই আমি আপনি পারবেন তবে আমি তো দেখাইতে হইলে প্রফেশনালিজম যে শব্দটা আছে প্রফেশনালিজম এই সেক্টরের প্রফেশনালিজম শব্দটাই হচ্ছে আপনার কম্পিউটার থাকা লাগবে মোবাইল দিয়ে প্রফেশনালিজম হবে না কথা বুঝতে পারছেন আপনি যদি চিন্তা করেন যে এই সেক্টরে আপনি কাজ করবেন বা আপনি নিজেকে এটাকে প্রফেশনাল নেবেন তাহলে আপনি একটা কম্পিউটার কালেক্ট করেন ঠিক আছে জি স্যার কম্পিউটার অবশ্যই কালেক্ট করব আমি ক্লাসগুলো দেখতেছি অনেক ভালো লাগে স্যার আচ্ছা আর স্যার আপনি যেভাবে এগোচ্ছেন মানে এটা বেস্ট আমার কাছে বেস্ট মনে হয় ঠিক আছে স্যার আপনি আপনার মতো করে সমস্যা নাই আপনার যখন মনে চাইবে যে মার্কেট প্লেসের কাজগুলো আপনি দেখাবেন তখন দেখেন আপনার সুবিধা অনুযায়ী ঠিক আছে আমার সুবিধা না সুবিধাটা হচ্ছে মানে সবাইকে একটু বিষয়গুলোর সাথে আগে পরিচয় করিয়ে দিই কারণ যদি পরিচয় না শুনেন আমি বলি একজন ভালো টিচারের গুণটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা পড়বেন সেই সাবজেক্টটার সাবজেক্টটা বা যে যে টপিকটা পড়াইবে ওই টপিকের উপরে আগে কিছু ভূমিকামূলক আলোচনা নেয় ঠিক আছে হ্যাঁ ভূমিকামূলক কিছু আলোচনা নেয় ভূমিকামূলক কিছু আলোচনা নেওয়ার পরে স্টুডেন্টরা এর প্রতি কি হয় একটা আগ্রহ প্রকাশ করে পরবর্তীতে কাজটা নিতে ইজি হয়ে যায় তো আমিও যখন আপনাদের কাজে নেয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই বিষয়ের পর একটা ধারণা না দিলে আপনারা তখন আমি যদি ওইটাতে চলে যাই সে বলবে অনেকেই বলবে স্যার কি বলে আর আমি কি শুনি আর মাথার উপর দিয়ে যায় নি না মনের উপর দিয়ে যায় কিছুই বুঝতেছি কথাটা বুঝতে পারছেন কয়েকটা শব্দ আছে কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলোর সাথে আগে পরিচিত হতে হবে ঠিক আছে জি স্যার অনেক শব্দ আছে যে শব্দগুলো নতুন আপনার টেকনিকগুলো অনেক ইউনিক স্যার অনেক ভালো লাগে স্যার এত একদম নতুন বেসিক কিছু জানি না স্যার জি পারভেজ ভাই কি বলছিলেন জানি স্যার বলছি আমরা তো স্যার একদম নতুন হ্যাঁ অনেকেই নতুন আছেন অনেকেই নতুন আছেন অনেকে আবার অনেক অ্যাডভান্স আছেন যারা অ্যাডভান্স আছেন তাদের তো কনগ্রেট তারা কিছু দিন ধৈর্য ধরে আরো কয়েকটা দিন মানে একদম নতুন একদম বেসিক আমাদের হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে আমার ক্ষেত্রে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য আপনিও ভালো থাকেন সুস্থ হ্যাঁ, থাকেন সাবধানে আগামী শুক্রবারে স্যার আমার ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে আপনি ওই ওবিএস স্টুডিওটা নিয়ে একটা টিউটোরিয়াল আপনার ইউটিউব চ্যানেলে দিবেন আসলে ভাই অবিএস স্টুডিওটার প্রতিনিয়ত আপডেট আসে এটারে টিউটোরিয়াল দিয়ে রাখা যায় না মানে আপনি প্রতি সপ্তাহে একটা আপডেট দেখতে পারবেন সেজন্য আমি আমি অলরেডি ডাউনলোড করেছি এবং চালাতে গিয়ে আমি যে আমার যে ডিসপ্লেটা যে একদম সেম রাখবো চারদিকে মানে সেটা করতে পারতেছি না যদি একটু বড় করে নেই আমি ওবিসি স্টুডিও 16 দিনে অ্যাড করছি মিনিমাম 50টা টিউটোরিয়াল দেখছি দেখে কোনো টিউটোরিয়ালে কাজ হয়নি পরে নিজে নিজে টিপাই টিপাই টিপাই কোন দিক থেকে কোন দিক সেটিং করে ফেলছি শেষ <laughs> আপনি একটা কাজ করেন এই যে রুবেল ভাই আপনি ওবিএসটা আনইনস্টল করে দেন দেন ইনস্টল করে একটা ইউটিউব চ্যানেলে সার্চ দেন দেন ওরা যেভাবে করে সেম টু সেম করেন দেখবেন ঠিক হয়ে যাবে না ভাই আপডেট চলে আসে তো তাদের সাথে মানে না আপডেট দিবেন আপনি 2022 দিবেন দেন আপডেট যেটা আছে দেখবেন সেটা মোটামুটি কয়েকদিন আগে আপডেট করে ছেড়ে দিবেন পাঁচবার ইনস্টল করছি পাঁচবার আনইনস্টল করে দিয়েছে